দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতে অজানা কারণে দিনে দশ হাজার মানুষের মৃত্যু এরপরে জানিয়ে দিব আফগানিস্তানের সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র পাঠালো তুর্কমেনিস্তান আরও জানিয়ে দিব আফগানিস্তান থেকে কূটনীতিবিদ ও সেনাদের ফিরিয়ে আনলো ভারত এদিকে ভারতে অ্যাপ দিয়ে যেভাবে মুসলিম নারীদের নিলামে বিক্রি করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু আরো জানিয়ে দিব শত্রুর বিরুদ্ধে পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি চীন ও উত্তর কোরিয়ার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 ভারতে অজানা কারণে দিনে দশ হাজার মানুষের মৃত্যু করোনা ভাইরাস মহামারীতে মৃত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কিন্তু মহামারীতে মৃত্যুর কেন্দ্রীয় পরিসংখ্যানে বড় রকমের গরমিল সামনে এসেছে করোনা মহামারী চলাকালে দেশটির অতিরিক্ত তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর কারণ সরকারের হিসাবে অজানা দেখানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের মে মাসে করোনায় কয়েক লাখ লোকের মৃত্যু হয়েছে কিন্তু এর পাশাপাশি আরো তিন লাখ লোকের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর কারণ হিসেবে জ্বর বা অজ্ঞাত লেখা হয়েছে এছাড়া শ্বাসকষ্ট নিয়েও মারা গেছেন অনেকে চিকিৎসা বিজ্ঞানীদের হিসেবে এসব কারণেই করোনার উপসর্গ কিন্তু এমন উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের কোনো পরীক্ষা করা হয়নি ওই তিন লাখ ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ অজানা এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্যও নেই দুই সালে জাতীয় স্বাস্থ্য প্রকল্প ন্যাশনাল হেলথ মিশন শুরু করে দেশটির কেন্দ্রীয় সরকার প্রকল্পটির আওতায় হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন ইনফরমেশন সিস্টেমে এইচ এম আই এস স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য ব্যবস্থায় সব ধরনের হিসাব রাখা হয় এইচ এম আই এস এর হিসাব অনুযায়ী মহামারীর আগে দুই সালের মে মাসে যত মানুষ মারা গিয়েছিল দুই সালের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে তার চেয়েও তিন লাখ বেশি মানুষ মারা গেছে এছাড়া চলতি বছরের মে মাসে এক লাখ বিশ হাজার সাতশো সত্তর জনের মৃত্যু হয়েছিল তবে একই মাসে তার আড়াই গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর কারণ অজ্ঞাত প্রতিবেদনে বলা হয় দুই সালে প্রত্যেক মাসে ভারতে প্রতি মাসে গড়ে দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু দুই সালের এপ্রিল মাসে তা বেড়ে তিন লাখ দশ হাজারে পৌঁছায় মে মাসে সেটি আরো বেড়ে হয় পাঁচ লাখ এগারো হাজারে পৌঁছায় এ বিষয়ে ছত্রিশগড়ের গ্রামীণ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা যোগেশ জৈন বলেন এসব মৃত্যুকে কোভিডে মৃত্যু হিসেবেই ধরা উচিত মে মাসে যখন করোনায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল সে সময় নিশ্চয় ম্যালেরিয়ার এত লোকের মৃত্যু হয়নি প্রসঙ্গত বিশ্বে করোনায় মৃত্যু ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ওপরের দিকে আছে ভারত আক্রান্তে দ্বিতীয় মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ত্রাশি লাখ বাষট্টি হাজার একত্রিশ জন এবং এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চার লাখ আট হাজার বাহাত্তর জনের করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী রোববার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও সাত হাজার দুইশো একাশি আটাশি জন এবং আক্রান্ত হয়েছেন চার লাখ বাইশ হাজার সাতশত ছয় জন এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হল চল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো পঁচাত্তর জনের এবং আক্রান্ত হয়েছেন আঠারো কোটি বাহাত্তর লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশত ছয় জন আফগানিস্তানের সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র পাঠালো তুর্কমেনিস্তান আফগানিস্তান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে আফগানিস্তান সীমান্তের সুরখাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে আফগান সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাঙ্ক কামান ও সাজোয়া যান রয়েছে আরও অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে আফগানিস্তানের তালেবান সে দেশের সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার পর তুর্ক ম্যানিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়াল আফগান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের দুটি শহর দখলে নিয়েছে তালেবানরা এর মধ্যে একটি হচ্ছে ইসলাম কালা শহর যা ইরান সীমান্তে অবস্থিত আর অপর শহরটি হচ্ছে ম্যানিস্তান সীমান্তের তুর্গন্দি তুর্গন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে উভয় পক্ষ মর্টার শেল ব্যবহার করেছে গোলা ও মর্টার শেল গিয়ে ম্যানিস্তান বহু খণ্ডেও পড়েছে আফগানিস্তান থেকে কূটনীতিবিদ ও সেনাদের ফিরিয়ে আনল ভারত আফগানিস্তানের কান্দাহারে তালিবান ও লস্কর ই তৈবা জঙ্গিদের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েই চলেছে এ অবস্থায় কান্দাহার থেকে প্রায় পঞ্চাশ জন ভারতীয় কূটনীতিবিদ ও নিরাপত্তা রক্ষীদের ফিরিয়ে এনেছে নয়াদিল্লি ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে আনা হয়েছে আজ রবিবার আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে ভারত জানিয়েছে এই মুহূর্তে কাবুল কান্দাহার ও মাজার ই শরীফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে যদিও আফগানিস্তানের তরফে জানানো হয়েছিল এ সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সব রকমের নজর রাখা হচ্ছে ভারতে অ্যাপ দিয়ে যেভাবে মুসলিম নারীদের নিলামে বিক্রি করা হচ্ছে ভারতে গত রোববার অনেক মুসলিম নারী হঠাৎ দেখতে পান অনলাইনে বিক্রির জন্য তাদের নিলামে তোলা হয়েছে ওই অ্যাপে ব্যবহারকারীদের বলা হয় যে অনলাইন একজন সল্লি কেনার এখনই সুযোগ ভারতে উগ্র হিন্দুত্বের অনেক ট্রোলে মুসলিম নারীদের অবমাননা করতে সল্লি শব্দটি ব্যবহার করা হয় ওই অ্যাপে আসলে কোনো অকশান বা নিলাম হয়নি অ্যাপটি খোলার আসল উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের ছোট করা অপমান করা অপদস্ত করা যারাই সোচ্চার তারাই টার্গেট হচ্ছে হচ্ছেন পেশাদার পাইলট অর্থাৎ বিমান চালক হানা মহসিন খানও অন্য অনেকের মতো হঠাৎ আবিষ্কার করেন তিনিও বিক্রির তালিকায় বিবিসিকে হানা খান বলেন তার এক বন্ধু তাকে একটি টুইট ফরওয়ার্ড করে এই ঘটনা জানায় টুইটের ওই লিঙ্কে ক্লিক করার পর সেই লিঙ্ক তাকে সুল্লি ডিলস নামে একটি অ্যাপ এবং তাদের ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে ঢুকে তিনি দেখে সেখানে ঢুকে তিনি দেখতে পান কয়েকজন পরিচিতি সহ অনেক নারীর ছবি দিয়ে লেখা রয়েছে আজকের ডিল অর্থাৎ এদেরকে আজ বিক্রি করা হবে হানা খান প্রথমেই অ্যাপটির যে পেজে ঢোকেন সেখানে ছিল অচেনা এক নারীর ছবি পরের দুই পাতায় তিনি তার কয়েক বন্ধুর ছবি এবং প্রোফাইল দেখতে পান তার পরের পাতাতেই দেখতে পান তার নিজের ছবি এবং পরিচিতি আমি নিজের তেরাশিটি নাম গুনেছি আরো হয়তো থাকতে পারে বিবিসিকে বলেন হানা খান তারা আমার ছবি নিয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট থেকে কারণ ছবির সাথে আমার টুইটারের ইউজার নেম ছিল এই অ্যাপটি বিশ দিন ধরে অনলাইনে ছিল কিন্তু আমরা তা জানতেই পারিনি দেখে আমার মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায় হানা খান বলেন তাকে টার্গেট করা হয়েছে কারণ তিনি মুসলিম আমি একজন মুসলিম মুসলিম নারী যে সোচ্চার এবং যাকে চোখে পড়ে তিনি বলেন সুতরাং তারা আমার মুখ বন্ধ করতে চায় আমাকে অপদস্থ করতে চায় ভয় দেখাতে চায় গিটহাব নামে যে অনলাইন প্ল্যাটফর্মে থেকে এ সমস্ত ওপেন সার্চ অ্যাপ জায়গা পায় তাদের কাছে অভিযোগ করার পর তারা সুলি ডিল অ্যাপটি বন্ধ করে দিয়েছে কিন্তু এরই মধ্যে অনেক মুসলিম নারী যাদেরকে টার্গেট করা হয়েছে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই অ্যাপে বিক্রির জন্য যেসব মুসলিম নারীদের তালিকায় তোলা হয়েছিল তারা সবাই বেশ সোচ্চার তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক অধিকার অধিকার কর্মী শিল্পী গবেষক এদের কেউ কেউ এরই মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন অনেকে ভয় পাচ্ছেন এমন আরও হেনস্থা তাদের জন্য অপেক্ষা করছে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এ খবর জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারিজ খবরে বলা হয় নতুন প্রধানমন্ত্রী বেনেটের দেওয়া ডেট লাইনের পাঁচ ঘন্টা আগে তিনি আলোচিত বাসভবনে ছাড়েন স্থানীয় সময় রোববার সকালে নাফতালি বেনেটের কাছে ক্ষমা হারানো স্থানীয় সময় রোববার সকালে নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানো নেতানিয়াহু তার দীর্ঘ বারো বছর ধরে থাকা আলোচিত সেই বাসভবন ছাড়লেন নেতানিয়াহু তার পরিবারের নিয়ে উত্তর ইসরায়েলের কেশারিয়া এলাকায় নিজেদের বাসায় গিয়ে ওঠেন নেতানিয়াহু দুই সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন পুরো সময়টা জুড়ে এই বাসভবন জুড়েই ছিলেন তিনি এর আগে প্রথম দফায় উনিশশো সালে নির্বাচনে হারার পর সরকারি বাসভবন ছাড়তে তার ছয় সপ্তাহ বেশি সময় লেগেছিল গত চোদ্দই জুন প্রধানমন্ত্রী হিসেবে নাফতালি বেনেটের দায়িত্ব গ্রহণের একদিন পরেই নেতানিয়াহ নেতানিয়াহু এই বাসভবনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি এবং জয় জয়নাবাদের সমর্থক এবং জয়নাবাদের সমর্থক সংগঠন ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলের নেতা প্যাস্টোর জন হ্যাগির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন তবে প্রধানমন্ত্রী বাসভবন খালি হলেও ভবনে উঠছেন না নাফতালি বেনেট দায়িত্ব পালনের কার্যালয় হিসেবে একে ব্যবহার করুন তার স্ত্রী ও চার তার স্ত্রী ও চার সন্তান নানা শহরে তাদের বাসভবনেই থাকবেন গত সপ্তাহে নতুন সরকার গঠন করেন বেনেট সরকার গঠনের বিষয়ে রোববার নেসেটের অধিবেশনে শতাব্দের সদস্যদের অবস্থা ভোট নেওয়া হয় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্য জোর করে পক্ষে সমর্থন দেন এতে বারো বছর দীর্ঘ শাসনের পর বিরোধী দলের আসনে গিয়ে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল সরকার গঠনে কোন দলের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ তা না থাকায় গত দুই বছরের মধ্যে চারবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তেইশে মার্চের চতুর্থ নির্বাচনের পরও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ইসরায়েল আইন পরিষদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একশো আসনের মধ্যে একষট্টি সদস্যের প্রয়োজন হয় দেশটিতে সরকার গঠনের প্রশ্নে নির্বাচন পর ইসরায়েলি নেসেটের সদস্যদের সঙ্গে সংঘর্ষ আলোচনা শুরু করেন ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভিন রিভলিন বলেন শত্রুর বিরুদ্ধে পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি চীন ও উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উন দুই দেশের সুসম্পর্কের নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা শত্রুর বিরুদ্ধে পরস্পরকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রোববার চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক চুক্তির ষাট বছর পূর্তি উপলক্ষে উভয় নেতা এ অঙ্গীকার করেন শি জিনপিং বলেন উনিশশো সালে চীন ও উত্তর কোরিয়ার প্রবীণ নেতারা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেন যা দুদেশের জনগণের রক্ত দিয়ে স্থাপিত সংগ্রাম মৈত্রী জোরদার এবং দ্বিপাক্ষিক দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা বেগবানের আইনি ভিত্তি স্থাপন করেছে তিনি বলেন গত ষাট বছর ধরে দুদেশে এ চুক্তির চেতনায় পরস্পরকে সমর্থন ও সহযোগিতা করে আসছে নিজ নিজ দেশের সমাজতন্ত্র উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক এমনকি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করছে চীন ও উত্তর কোরিয়া জিংফিং বলেন সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে দুই পার্টি ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন এসব বৈঠকে গুরুত্বপূর্ণ মতৈক্য অর্জিত হয়েছে তিনি উত্তর কোরিয়াদের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের সঙ্গে দুদেশ ও দেশের জনগণের কল্যাণে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিম জং উন বলেন চীন উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সহযোগিতা ও সহযোগিতা বিষয়ক চুক্তিতে দুদেশের সুসংহত ও দৃঢ় মৈত্রী প্রতিফলিত হয়েছে তিনি বলেন গত ষাট বছরের উত্তর কোরিয়া ও চীন পরস্পরকে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে দেশটি সমাজতন্ত্রের পথে চীনের সঙ্গে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চায় পিপিসির প্রতিষ্ঠার একশত্তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজায়া প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট ও আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক বিজয় অর্জন করেছে সৌদি মদতপুষ্ট আল কায়দা সন্ত্রাসীরা আল বিজায়া প্রদেশে জড়ো হলে ইয়েমেনের সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে ফলে গত কদিন ধরে সেখানে প্রচণ্ড লড়াই চলে শেষ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারা আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে এবং সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় আল কায়দার এক নেতা টুইটার বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছে পর্যবেক্ষকরা বলছেন আল বিজয়া প্রদেশে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধের মাধ্যমে আল কায়দা সন্ত্রাসী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সম্পর্কের বিষয়টি প্রকাশে এসেছে কারণ যুদ্ধ চলাকালে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী আল কায়দাকে সব রকমের সহযোগিতা দিয়েছিল কিন্তু তারপরও ইয়েমেনের বীর যোদ্ধারা আল কায়দাকে পরাজিত করতে সক্ষম হয় ইয়েমেনের একজন রাজনীতিবিদ আব্দুল সালাম আল হাকিমি বলেছেন আল কায়দা কায়দা সালাফি দায়েশ বা আইএস জঙ্গি সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্পর্ক আছে যাদের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর সমর্থন রয়েছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর অন্যতম লক্ষ্য হচ্ছে মারি প্রদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া আল বিজয়া প্রদেশ সন্ত্রাস মুক্ত করার ফলে মারি প্রদেশে বিজয় অর্জনের পথ সহজ হয়ে গেল তৃতীয় বিষয়টি হচ্ছে আল বিজয়া প্রদেশ ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত কেন কেননা সানা সহ মোট আটটি প্রদেশ আল বিজায়া প্রদেশকে ঘিরে রেখেছে এবং এখান থেকে ওই আটটি প্রদেশের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে এ কারণে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও আল কায়দা সন্ত্রাসীরা আল বিজায়াকে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করত এ কারণে ইয়েমেনি যোদ্ধারা আল বিজায়া থেকে সন্ত্রাসীদের উৎখাত করায় এখন রাজধানী সানাই হথি সমর্থিত ইসলামী সালভেশন সরকারের উপর চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আল কায়দার বিরুদ্ধে এ বিজয়ের ফলে নিঃসন্দেহে ইয়েমেনি যোদ্ধা যোদ্ধাদের মনোবল বহুগুণে বেড়ে যাবে এসব কারণে আল বিজয়া প্রদেশে ইয়েমেনিদের বিজয়কে অনেক গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন